নমস্কার আমি তন্নি সাহা আকাশ আট দুগুণি ষোলো রাত নয়টার সংবাদে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদেরকে এমন একটি সংবাদ দেব যা শুনে তোমরা বিস্মিত হয়ে যাবে উত্তরবঙ্গের তিনজন নালায়ক কামচোর পরাচোরদের ঘর থেকে বের করে দিয়েছে তাদের পরিবার উচিত হয়েছে তারা তিন বছর যাবৎ জন্তু জানোয়ারদের সাথে বসবাস করছে বিস্তারিত জানতে চোখ রাখুন আকাশ আট দুগুণ ষোলোর পর উত্তরবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সিনিয়র রিপোর্টার শিয়াবুল হাকিম দাদা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না দিদি শুনতে পাচ্ছি না দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছে নালায়কদের দলনেতা স্বামী স্বামী তোমরা যে এতদিন ছিলে কেনই বা গিয়েছিলে আর কি কি করলে যদি একটু বলতে না দাদা বলছি বলছি সে তিন বছর আগের কথা কামচোর পরাচোরদের আমার বাড়িতে কোনো জায়গা নেই ব্যাগগার্ডটি নিয়ে চোখের সামনে থেকে দূর হওয়া আজকে থেকে জঙ্গলে থাকবি তোরা যা এই এখানে কেন আগে তুই একটা হ্যামক বানিয়ে রাখছিস এটা একটি আদর্শ জায়গা হতে পারে পাশে পানি আছে হ্যাঁ জায়গাটাও পরিষ্কার হুম হুম নাম দেওয়া হবে ক্যাম্পটা বেশি একটা নাম দেওয়া নিজের মধ্যে কাজ ভাগ করে নেই তোমার তুমি দেখো আশেপাশে কোনো ফলমূল আছে নাকি যাও বিয়াল তুমি আশেপাশে কোনো খড়ি ব্যবস্থা করো আমি মাছ ধরা যায় ও ফলও পেয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া চিন্তা হ্যাঁ, রাতে খাওয়ারও চিন্তা থাকলো না মাছ পাইনি করতে পারে চলো তাই মাছ পাইছি রে বড় আজকে খাওয়াটা সেই হবে ও এটা এখন রান্না করতে হবে না ও মাছ যা মজা হয়েছে না শুরু করি ও ও ও কেটে ছাগল বন্দি জলে বন্দি মাছ হাত কেটে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় বারো মাস সখী গো আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না ও গোস্ত স্বাদ হয়েছে না নাও নাও ও ও সেই হয়েছে সেই ভাইয়ের বলে এত সুন্দর খাবারই খাইনি হ্যাঁ? আমি পাগল দিবানা হয়েছি তবে মুর্শিদারি প্রেমে পড়েছি বন্ধুরে পাগল দিবানা হয়েছি তবে মুর্শিদারি প্রেমে পড়েছি আমি পাগল হয়েছি তবে প্রেমে পড়েছি চলো অনেক আজকে ক্লান্ত ঘুমাই আজকে আমি আর পিয়াল নিচে তুমি হেমকের উপর আবার কালকে আজকে অনেক ক্লান্ত উহ চার দেওয়ালের মাঝে বন্দি আপনি আমি এবং হাজারো উদীয়মান নিষ্পাবা আমরা কোনো না কোনোভাবে এই অবসাদ কাটানোর ব্যবস্থা করেই ফেলি কিন্তু তাদের কথা কি কখনো আমরা ভেবেছি যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে একবার প্রকৃতির মাঝে হারানোর চেষ্টা করুন হয়তো আপনি পেতে পারেন নতুন জীবন অথবা উজ্জীবিত হতে পারে উদীয়মান নিষ্পাব আত্মাগুলো রাত বাড়ছে হাজার বছরের সে কালো রাত